ভাই মেয়ে লোক রে কি নাম রে ভাই মেয়ে লোকের এত কি মাইকাবো নাকি জিএস चलो भाई देखो अब मैं क्या करूँ আসসালামু আলাইকুম কেমন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে ভিডিও বানাচ্ছিলাম ইমোট শট বানাতে চাচ্ছিলাম বাট কিন্তু ইমোট শট হয়নি আর হতে গিয়ে আরেক হয়ে গেছে মানে ম্যাচ এবার আমার একটা জিনিস বলি তোমার একটা প্রশ্ন করি যদি তোমার পারে কি করবে সেটা আমার কমেন্টে জানাই লাস্টে শেষে মজা হবে ইন্টারেস্ট দ্য ভিডিও ভাই আমি প্রথম চেষ্টা করবো দেখি এই মোট শর্ট দিতে পারি কিনা ভাই প্রথমে শর্ট গান పోతాం షోల్కలు తిరిగిస్తుందివా షోల్కలు తిరిగిస్తుంది Why me?

ভাই মেয়ে लोग का तो मोमड़ा मैं लोग का तो मोमड़ा भाई मैं लोग का तो मोमड़ा ওকে লেডি মেয়ে লোক কিনা যায় না ভাই দেখা যায় কত দূর খুলতে পারি ভাই মেয়ে লোকের হাতে মরা দেবে না মেয়ে লোকের হাতে মরা দেবে না মানুষের মরা দেবে ভাই মেয়ে লোক বিশাল সিঙ্গেল ভাই মেয়ে লোক সিঙ্গেল আছে বেশ আছে ভাই দেখা যাক কী হয় 来来，谁都。哎。 তোর দেখবি না তুই ভাই কী ধরনের দেখছো ভাই মেয়ে লোক বিশাল খারাপ বিশাল খারাপ দেখছো মেয়ে লোক কিসা সব না সব না আমার সব না আমার মনে করতে যাচ্ছে যে মেয়ে লোক যদি ভিডিও দেখে থাকে আমার ভিডিওতে আমি বলতে পারবো না যাচ্ছে ভাই ভাই আমার এমনি মেয়ে লোকদের ইয়ে করি না ছোটো করি না বাট মেয়ে লোকের ধারা ছুটে যাবে না আমি সারটি ভাই লল দিচ্ছে ভাই আর এক তো লোকের হাতে মরবো না আমি ভেঙে লোকের হাতে মরবো না মেয়ে লোকের হাতে মরবো না ভাই ঘোষ ভাই সত্যি ভাই মেয়ে লোকের হাতে মরবো না আমি মেয়ে লোকের হাতে মরবো না ভাই দেখছো দেখছো দেখছো দেখছো দেখছো দেখছো মেয়ে লোকেরা তো মরা দেবে না ভাই মেয়ে লোকেরা ভাই সারা ফেসমুক গেনে মারে দেখছো ভাই বস দেখছো ফেসমুক গেনে বিশাল একটা জিনিস মেয়ে লোকের হাতে মরা যাবে না মেয়ে লোকের হাতে মরা যাবে না ভাই মেয়ে লোকের হাতে মরা যাবে না বুঝলে ভাই লেডি কি মেয়ে লোক সেটা তোমরা বলতে হবে ভাই আমি জানি না ভাই মেয়ে লোক মনে আছে তো মেয়ে লোক বাট আসলে যে কী হবে আসলে জানে ভাই তো দেখা যাবে লাস্ট ম্যাচটা একটা সরকার মারতে হয় না যদি একটা ইমো শট মারতে পারি ভাই সত্যি ম্যাচ চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাবো ইমো শটটা যদি দিতে পারি না ভাই চ্যালেঞ্জ এমনি কমপ্লিট হয়ে যাবো ইনশাল্লাহ ইমো শট যদি লাগাতে পারি আমি যদি একটা ইমো শট লাগাতে পারি ভাই সরি ভাই মেয়ে ভাই বেশি কথাবার্তা হয়ে যাচ্ছে আই এম সরি ভাই ভাই সব স্মোক গেনেসা মারে না ভাই কি বলবো স্মোক গেনেসা মারে না স্মোক গেনেসা মারে না ভাই দেখছো ভাই দেখছো দেখছো দেখছো ইমোটি মারে ভাই কি ভাই একটা ম্যাচে কি করছো দেখছো ఏలో విషయాలు కదా మేకట్టమని మేలు చోలో ఈజీమే మాడు ఈజీ మాడు మూడు కూని నా సాయా so funny, look at the camera. Bye. 帰ってきた、ささてきたよ、少し。まあ、ゲイな、できそう、できそう、できそう。ゲイな、あったでしょ。 দেখছো এই ইটালিয়াস ভিডিও ছিল যাই না ভাই ইমোট শট চেষ্টা করছিলাম বাট পারলাম না সমস্যা নেই খুব শীঘ্রই ভিডিও আসবে ইমার্জেন্সি খুব সুন্দর ভিডিও আসবে ইনশাল্লাহ হয় আমি একটা কথা বলি আমার কিন্তু সামনে পরীক্ষা আছে এই যদি বেশি এগোতে পারবো না ওকে বাই গুড বাই